আসসালামু আলাইকুম মরিয়াম কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রান্না করব কেচকি মাছ কেচকি মাছের চরচড়ি কেচকি মাছের জন্য কেচকি মাছ আমি ভালো করে তুলে নিয়েছি এখানে টমেটো কাঁচামরিচ ধনে পাতা রসুন সব একসাথে করে নিয়েছি এখন সবগুলো একসাথে মিক্স করে নেব মাছগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ যা আছে সব মশলাগুলো একসাথে দিয়ে দিচ্ছি আদা রসুন সামান্য একটু লবণ শুকনো মরিচ একটু বেশি দিলাম হলুদ গুঁড়া জিরা পরিমাণ মতো তেল মশলা অনেকটা পানি দিয়ে দিচ্ছি ঢাকা দিয়েছি ঝোলটা একটু শুকিয়ে গেলে বাস তরকারি রেডি পাঁচ মিনিট লাগে এখন পরিবেশন করে দেখাবো বাসায় অবশ্যই ট্রাই করবেন আপনারা